আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা জেনারেল ইউটিউবার রয়েছেন তাদেরকে অনেক সময় অনেক কষ্ট করতে হয় তাদের চ্যানেলটিকে গ্রো করার জন্য শুধুমাত্র আমাদেরকে একদিকে দেখলে হয় না সাবস্ক্রাইবার বাড়াতে হয় এবং ওয়াচ টাইম বাড়াতে হয় ভিউস বাড়াতে হয় অনেকগুলো চিন্তা মাথায় নিয়ে আমাদেরকে ইউটিউবিং করতে হয় সো যারা বিগিনার লেভেলে রয়েছেন এবং যারা সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছেন তাদেরকে আমি একটি টিপস দিব যে টিপসটা আপনি কাজে লাগিয়ে খুব সহজে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার দ্রুত বাড়াতে পারেন এবং এই টিপসটি আপনি অবশ্যই আজকে থেকে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভিডিওটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে আপনি দেরি না করে আজকেই আপনি এই ট্রিক্সটি ফলো করবেন যে ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনার সাবস্ক্রাইবার বাড়াতে পারেন সো সেটি করতে হলে প্রথমত আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে এবং ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং আপনি যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন thank you so much from the core of my heart ফিরসে একটু পরে সাথেই থাকুন অলরাইট আমি আমার চ্যানেলের মধ্যে রয়েছি আমার channel learning and earning tip আজকের যে ট্রিপসটি শেয়ার করতে যাচ্ছি সেই ট্রিপসটি ফলো করতে হলে প্রথমত আপনি আমরা আপনার চ্যানেলের লগর মধ্যে ক্লিক করবেন এরপরে আপনি ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে এরপর যে কাজটি করবেন এখানে যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন তার মানে আপনার চ্যানেলের হোমের ইউআরএল সেটি আপনি কপি করবেন কপি করার পরে সোজাসুজি আপনি নোটপ্যাড ওপেন করবেন নোটপ্যাডের মধ্যে সেটি পেস্ট করে নেবেন পেস্ট করে নেওয়ার পরে আপনাকে এখানে আসল খেলাটি খেলতে হবে বা কাজটি করতে হবে সো এটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি মনোযোগ দিয়ে দেখবেন সো এখানে যে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন সেই প্রশ্নবোধক চিহ্নের পরে আপনাকে পুরো অংশটি মুছে দিতে হবে মুছে দেওয়ার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে লিখবেন সাব আন্ডার স্কোর ভালো করে খেয়াল করুন আমি এখানে লিখেছি যে এই যে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন প্রশ্নবোধক চিহ্নর পরে লিখেছি sub underscore confirmation equal to one এই অংশটুকু আপনাকে বাড়তি যোগ করতে হবে তার মানে আপনার যে প্রশ্নটুকু প্রশ্নবোধক অংশ রয়েছে সেই প্রশ্নবোধক অংশের পরে আপনাকে এই বাড়তি অংশটুকু অবশ্যই লিখতে হবে এবার আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে এটি দেন কপি করবেন কপি করার পরে সোজাসুজি আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজের মধ্যে আমি আমার চ্যানেলের নামে একটি ফেসবুক পেজ ওপেন করেছি আপনারা অবশ্যই নিশ্চয়ই জানেন সেটির নাম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং টিপ আমার এই চ্যানেলের মধ্যে অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও এবং পাশাপাশি অনেক বেশি তথ্য বা লেটেস্ট তথ্যগুলো দেওয়া হয় আপনি যদি এই পেজটির সাথে থাকেন তাহলে অবশ্যই আপনি অনেক ইনফরমেশান পেয়ে যাবেন যেগুলো আপনার জানা জরুরি সুতরাং আপনি এরকম আপনার পেজের মধ্যে তার আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি পেজ খুলবেন পেজ খুলে তারপর সেটি সেই পেজের মধ্যে আপনি পোস্ট করে দেবেন সো আমি পোস্টে ক্লিক করছি পোস্টে ক্লিক করার পরে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে সেটি আপনি দেখতে পাবেন যে আপনার পুরো চ্যানেলের জিনিসটি পুরো চলে এসছে এরপর আপনি এটি পোস্ট লিখুন এটিতে ক্লিক করবেন তার মানে পোস্ট দিয়ে ফেলবেন এরপরে আপনি একটু একটু খেয়াল করবেন অনেক সময় দেখা যায় যে আপনি আপনার লিঙ্কটি অবশ্যই পোস্ট করতে পারছেন না সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে অবশ্যই বিটলির মাধ্যমে সেটি শ্রিং করে বা ছোট করে আপনি যদি সেটি পোস্ট দেন তাহলে অবশ্যই অনায়াসে সেটি পোস্ট করতে পারেন আপনার ফেসবুক পেজে অথবা আপনার ফেসবুকের মেইন পেজের মধ্যে অর্থাৎ আপনি আমার প্রথম যে ফেসবুক পেজে দেখিয়েছি যে লার্নিং অ্যান্ড আর্নি টিউব এবং সেটিতে পোস্ট করা যাচ্ছে না কেননা এটি অনেক লম্বা লিঙ্ক সেই কারণে এবং এটি আপনি বিক্রির মাধ্যমে যদি শেয়ার করেন বা পোস্ট করেন অনায়াসে করতে পারবেন যদি শুরু করে নেন এরপরে আমি এটিতে পোস্ট করতে চাইলে এটি এখন পোস্ট করতে পারবো সুতরাং আপনি এই কাজটুকু করে আপনার আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারেন দ্রুত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন I'll catch you guys in my next video till then take care